আর আমার সামনে যারা বসে আছেন আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্টই যুবক এই লেকচারের মধ্য দিয়ে একজন যুবকের বেড়ে ওঠা তার নবুয়ত প্রাপ্তি দীর্ঘ তেইশ বছর ধরে কিভাবে তিনি কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের মনে রাখতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন লকদ কেন লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুল হাসানা তোমাদের জন্য মুহাম্মদ সাল আলী হাসালামের মাঝেই আছে সর্বোত্তম আদর্শ আর নিঃসন্দেহে এই আদর্শ শুধু ইবাদতের ক্ষেত্রে নয় শুধু নামাজে শুধু রোজায় শুধু হজ জাগাতে শুধু তসবি তাহলিলে রসুল সাল্লাম আমাদের আদর্শ ব্যাপারটা এমন নয় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি আমাদের উসমাতুল হাসানা এর সাথে কি আপনি একমত না নিমত আপনার জীবনে অনেক ক্ষেত্র আছে ব্যক্তিগত জীবন আছে ইবাদত বন্দীগীর জীবন আছে আপনার পরিবার আছে পারিবারিক জীবন আছে আপনার সামাজিক জীবন আছে সোশ্যাল হিউম্যান বিং আমরা আমাদের পলিটিক্যাল জীবন আছে এবং বিশ্বকে ডিল করার একটা জিও পলিটিক্যাল জীবনও আমাদের আছে জীবনের অনেকগুলো ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ সাল আলী হাসাল্লাম আপনার একমাত্র আদর্শ এটা মানতে রাজি আছেন না রাজি নাই অন্য কোনো পথ পদ্ধতিতে গেলে আল্লাপাকের দিন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না কারণ দিন প্রতিষ্ঠা দিনের প্রচার প্রসার সংরক্ষণ এগুলো বড় ইবাদত তাই নয় কি শুধু নামাজ পড়াই কি ইবাদত যদি দিনের ভিত্তি না থাকে আমি কি নামাজ পড়তে পারবো আজকে থেকে চোদ্দশো বছর আগে একটা যুগ ছিল একটা সমাজ ছিল যে সমাজটাকে আমরা বলতাম এ জাহেলিয়া কি বলতাম সে যুগে মানুষ যত রকম জাহেলিয়াতে লিপ্ত ছিল এগুলোর মধ্যে মোটা দাগে পাঁচটা জাহেলিয়াতকে খাস করা যায় আলাদা করা যায় আইএমএ জাহেলিয়াতে পাঁচটা সমস্যা ছিল আপনাকে আগে আমি মিলিয়ে দেখাচ্ছি এই পাঁচটা সমস্যা বর্তমান বিশ্বেও আছে প্রথম সমস্যা শির্ক আপনি এই বিশ্বের প্রতিটা সেক্টরের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন শির্কের আগ্রাসনে বা শির্কের অতল তলে নিমজ্জিত আছে অমুসলিম যারা তাদের মধ্যে তো শির্ক আছেই মুসলিম যারা আমরা আমাদের মধ্যেও শির্ক আছে কয়দিন আগে আমরা বলেছি আমাদের মধ্যে অনেকেই বলেছে মেরি ক্রিসমাস বলেছে না যখনই বলেছে মেরি ক্রিসমাস তখন সে স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ রবুল্লা আলমিন ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লা আমার কথা কি বোঝা যায় যে বলেছে merry Christmas as a Muslim কাউকে গ্রিট করতে গিয়ে বলেছে মেরি ক্রিসমাস সে স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ তো তারা শির্ক করছে তারা বলছে আল্লাহ তিনজন নাউজুবিল্লাহ আল্লাহ জিবরিল ইসাব মারিয়াম ট্রিনিটি তারা শির্ক করছে ইয়াহুদরা শির করছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ তারা বলছে উযাইর আল্লাহর সন্তান তারা শির করছে ওয়াকালাতিন মাসীহ ইবনুল্লাহ নাসারারা বলছে ঈসা ইবনে আল্লাহর সন্তান তারা শির করছে অন্য ধর্মাবলম্বী যারা আছে দেখবেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র স্ট্যাচু এগুলো ওয়ার্শিপ করছে তারা তারা শির করছে তাদের সেকশন ডিফারেন্ট কিন্তু মুসলিমরাও তো শির করছে মুসলিমদের মধ্যে কবর পূজা নাই মাজার পূজা নাই <coughs> মুসলিমরা তাকদির ভাগ্যকে অস্বীকার করছে না অনেকেই অনেক মুসলিম আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করছে না মুসলিমরা এই আকিদা রাখে নাকি যে আল্লাহ ছাড়া কেউ পরকালে আমাকে নাজাত দিতে পারবে আল্লাহ ছাড়া কারো জন্য মানুষ কি দোয়া করছে না আল্লাহ ছাড়া কারো জন্য কি মানুষ চেষ্টা করছে না আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কি মুসলিমরা নজর মানত করছে না কোরবানি করছে না সন্তান চাচ্ছে না এগুলো কি মুসলিমরা করছে না তো মুসলিমদের ভিতরে শিখ নাই আছে এগুলো তো ধর্মতাত্ত্বিক কথা বললাম আপনি এডুকেশন সেক্টরে যান সেখানে গিয়ে দেখবেন আপনাকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হবে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই জ্ঞান এই সংজ্ঞা শিখেছেন না শেখেন না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলোর মানদণ্ডে যা উঠে আসবে সেটাই জ্ঞান তাহলে আল্লাহ আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করেন মালায়িকা ফেরেস্তা যারা এই জায়গা এখন ঘিরে রেখেছেন আপনি দেখছেন তাকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন আগের আসমানি কিতাবগুলো দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন ইয়ামুল আখের আপনার কবর কবরের আজাব প্রশ্নোত্তর কেয়ামতের মাঠের এই যে আমল নামা ছুড়ে দেয়া মিজান উলসিরাত জান্নাত জাহান্নাম রুহ বা আত্মা দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন ওয়াল কদরি খয়রি ভাসারি তাকদিরের ভালো মন্দ ইমানের ছয় ছয় নম্বর পিলার ভাগ্যকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই ছয়টা মৌলিক বিষয় ইমানের আল্লাহ মালায়িকা আসমানি কিতাব নবী রসুলগণ পরকালের জীবন এবং তাকদিরের ভালো মন্দ এই ছয়টাকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন তাহলে তাদের অ্যাপিস্টিমোলজি মতে তাদের জ্ঞানতত্ত্ব মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই এখন যদি আপনি এই জ্ঞানের ডেফিনেশন মেনে শিক্ষা অর্জন করতে যান আপনি এডুকেশন সেক্টরে শিট করছেন বুঝতে পারলেন কথা যদি আপনি এই তত্ত্ব মেনে নেন যে জ্ঞান এভাবেই আসতে পারে অন্য কোনোভাবে জ্ঞান আসতে পারে না মানুষের মানুষের কাছে তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শির করছেন কি করছেন কারণ আমরা কোরআনে দেখছি আল্লাপাক বলছেন আল্লাপাক আদম আল ইসলামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আদম আলি ইসলামের কাছে জ্ঞান ছিল না আল্লাহ তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন জ্ঞানের সোর্স কে আল্লামাল ইনসান মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না জ্ঞানের সোর্স কে হক তোমার রবের পক্ষ থেকে আসে মিনাল মুমতারিন হকের তো আমরা বিশ্বাস করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ রব আলমিন আদম আলী ইসলামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এরপরেও মানুষ বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে সমন্বয় মতবাদ দিয়ে জ্ঞান শেখে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র সোর্স নয় যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি শিক্ষাক্ষেত্রে শিখ করছেন জ্ঞান কোথা থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এখন আপনি এই ওদের ভাষায় বলছি আর কি আল্লাহর প্রতিশব্দ কখনো গড হতে পারে না তাদের ভাষায় বলছি আপনি গডলেস সভ্যতাকে কি এটা বোঝাতে পারবেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তারা কি বিশ্বাস করবে তারা এটা বিশ্বাস করবে ওদের তত্ত্বটা বিশ্বাস করবে অতএব এখানেও একটা শির্ক হচ্ছে আপনার নীরবে আপনি বুঝতে পারছেন না ইকোনমিক্সে যান আল্লাপাক রিবা হারাম করেছেন ব্যবসা কি করেছেন হালাল করেছেন আহাল্লাহুল ভাই রমার রিবা কিন্তু কিছু মানুষ বলছে ইন্নামাল ভাই ওমিসল রিবা সুদ ব্যবসার মতোই এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হয়েছে স্পেশালি ব্যাংকিং সিস্টেম এটা সুদভিত্তিক এখানে হয় আপনাকে সুদ খেতে হবে না হলে দিবেন না হলে সাক্ষী থাকবেন না হলে লিখে রাখবেন আর এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাহ আলাইসলাম সমানভাবে লায়নত করেছেন অনেকদিন বলেছি আমি যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখাটা কি নিজের মায়ের সাথে বলেন না লজ্জা লাগে না নিজের মায়ের সাথে নবী সাল্লাহ আলাইসলাম এমন একজন মানুষ ছিলেন যিনি এই জিনা শব্দটা মুখে উচ্চারণ করতে চাইতেন না তিনি এত ভদ্র মানুষ ছিলেন মানে কথাটা বলতেও চাইতেন না এক সাহাবি তাকে এসে বলেছিলেন যে আমি একটা পাপ করে ফেলেছি আরসল্লাহ আমাকে পবিত্র করুন নবী সাল্লাহাম বলছেন কি করেছো তুমি সে বলছে আমি আল্লাহর হুদুদগুলোর মধ্যে একটা সীমা লঙ্ঘন করেছি তো নবীজি মুখ ফিরে নিচ্ছেন বারবার বলছেন বাসায় গিয়ে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন সে আবার সামনে আসে ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করেন আবার এদিকে মুখ ফিরাচ্ছেন আবার সামনে আসে ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করেন এক পর্যায়ে তিনি বল নাবি কে ম্যাজনুন তুমি কি পাগল নাকি তখন তিনি বলছেন না ইয়া রসল্লাহ আমি পাগল নই আমি একটা নারীর সাথে একটা মেয়ের সাথে অবৈধ কাজ করেছে তখন নবী সাল্লাম কি বললেন শোনেন তিনি বলছেন সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি চোখে দেই তুমি কি এমন কোনো কাজ করেছ মেয়ের সাথে কথা কি বুঝতে পারলেন নাকি বোঝেননি এখনো সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি এমন কিছু কি করেছো তুমি তার সাথে খেয়াল করে দেখেন নবী সাল্লাম এখানে জিনা শব্দটা বলতে চাইলেন না মুখ দিয়ে সেই নবী সাল্লাম বলেছেন রিবার ক্ষেত্রে এটা মাকে বিয়ে করা আমি কেমন করে বুঝাবো যে এটা কত বড় পাপ আর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকরা পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তুমি এটা না করো তোমরা এটা না করো ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আর কিছু বলতে হবে ভাই আল্লাহ বলেছেন এটা এখন আপনি দেখবেন পুরো সিস্টেম এখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে এটা জায়েজ এটা ব্যবসার মতোই কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা ওটা আল্লাহ হালাল করেছেন এটা হারাম এমন কনসেপ্ট না কনসেপ্ট হচ্ছে এমন না এটাও যেমন ওইটাও তেমন যদি এমন কারো কনসেপ্ট থাকে সে অর্থনৈতিক জীবনে শীত করছে না কথা বুঝতে পারছেন না সে অর্থনৈতিক জীবনে কিন্তু শির করছে এবং আপনাকে আমি দেখাবো যে ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেলের এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো এবং আমরা ভাবছি যে আমরা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে এবং আমরা তার সুপারিশ পাবো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসলামকে পাবো হাউজে কাউসার ইনশাআল্লাহ ফুলিশ পিপল মানে যার্রা পরিমাণ ইন্টেলেক্ট থাকলে মানুষের আকিদ এমন হতো না আসেন আরও সামনে যান আপনি পুরো ওয়ার্ল্ডের যে জিও পলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলোর দিকে খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রবুল্লাহ আলমী যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে এবং যেগুলোকে আল্লাপাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে আস্তে আস্তে আস্তে সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে আর আমি আপনাকে মনে করিয়ে দিই সুরা তবর একত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শির্ক এটাও এক প্রকার শির্ক আয়াতটা পড়ে দেখবেন তা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শির্কটা ছিল এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি কথা কি বুঝতে পারেন আচ্ছা দুই নাম্বারটাতে আসেন যে রিবা আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল এখনকার রিবা আরও বেশি ভয়ঙ্কর এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম এর মধ্যে কোনো পার্থক্য নাই বরং এখনকার রিবাগুলো আরও টেকনিক্যাল আগে ছিল স্পষ্ট এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হয়েছে আপনি টেরি পান নাই পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরও রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন প্রভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আসল ব্যাপারটা কী ছিল আমি ওইদিকে যাচ্ছি না এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট ওয়াজ মাহফিলের জন্য না এবার আসেন তিন নম্বর সমস্যা ওখানকার মাদক এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই সিগারেট থেকে শুরু করে একদম ইয়াবা পর্যন্ত স্পেশালি যুব সমাজ ম্যাক্সিমাম মাদ্রাসা লাইনের ছেলেরা না দেখবেন বাইরের ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত আছে আছে না কোনো না কোনো ক্ষেত্রে আছে সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না তাই না ভাই অনেকে তো গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্য সিগারেট খায় স্টাইল যদি মিউজিক করেন তাহলে তো আপনাকে আবার এগুলো খেতেই হবে তাই না আমাদের এলিট এলিট সোসাইটির যে ছেলেরা আছে ধনির দুলাল যারা এরা কি ক্যাসিনোতে যাচ্ছে না জুয়া খেলছে না বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছে না দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্পা সেন্টারগুলোতে তারা সেখানে আসবে গাদা মানে মাদক সেবন করবে জেনা করবে সেফলি চলে যাবে এরকম আছে না খবর দেখেন নিউজগুলো দেখেন দেখবেন প্রায়ই দেখবেন প্রশাসন থেকে এরকম রেট দেওয়া হয় এবং এদেরকে উদ্ধার করা হচ্ছে দেখবেন সেকুলার চ্যানেলগুলোতে দেখবেন তো এই যে মাদকের ব্যাপক লাভ এটা ওই যে জাহেলিয়াতের জাহেলিয়াত এখন আপনার এটা বৈশ্বিক রূপ লাভ করেছে আর কি কোনো কিছু চেঞ্জ হয়নি চার নম্বরে যান নারীর অবমাননা ওই যুগে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো এ যুগেও দেখবেন যদি জানতে পারে অনেকেই যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান দেখুন অ্যাবর্শন করে ফেলবে এমন অনেক কান্ট্রি আছে এই ওয়ার্ল্ডে যারা মেয়ে সন্তানের খবর পেলে অ্যাবর্শন করতে ডাক্তারকে টাকা পে করে তাদের থিমটা অনেকটা এমন যে দশ হাজার টাকা খরচ করে ভবিষ্যতের দশ লাখ টাকার খরচ থেকে বেঁচে যাও কথা বুঝতে পারলেন কি ওই মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে দশ লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হবে তো দশ হাজার টাকা খরচ করো অ্যাবর্শন করো পরের ভবিষ্যতে দশ লাখ টাকার খরচা বেঁচে গেল নাউজবিল্লা এটা কি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় জাহিলিয়াত না আয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে অনেক সময় দেখা যেত তাদেরকে বৈবাহিক অধিকার দেওয়া হতো না এখন আপনি সোসাইটির দিকে তাকিয়ে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড বিবাহ বহির্ভূত জেনা ব্যবিচার আর পরকিয়া বেড়েছে না কমেছে এগুলো কি জায়েজ এগুলো আইয়ামে জাহিলিয়াতে সুন্নত নয় কি আচ্ছা প্রগতির নামে অগ্রগতির নামে পোশাক নারীর পোশাক পরিবর্তন হয়নি মেয়ে এখন ছেলের পোশাক পরছে না আবার ছেলেরাও কিন্তু মেয়ের পোশাক পরছে আমি বলি যে এখানে পোশাক মানে শুধু বাহ্যিক পোশাক নাও হতে পারে এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে আপনি আমাদের শহরে চলেন ঢাকায় আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট জিন্স আর টি শার্ট পাবেন না কেয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন কেয়ামতরা কোন সাইনের জন্য বসে আছেন রসুল সাল্লাহ ইসলাম এগুলো বলেছিলেন যে আখরুজ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে নিসাউন আরিয়া নবীজি বলেছিলেন আমি ওদেরকে দেখি নাই তারা আসবে শেষ জামানায় মহিলা এথুন মামেলাত যারা কাপড় পরবে নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে এবং তারা পুরুষের পোশাক পরবে এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখানে আরেকটা সাইন শুধুমাত্র বাহ্যিক পোশাক না এটা একটা functional role women will play the functional functional role of men in society মহিলারা পুরুষ পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে আবার বুঝাই women will play the functional role of men in society সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা go to bank shopping malls finance centre anywhere you wish আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে এয়ারপোর্ট ফ্রম এয়ারপোর্ট সব জায়গায় এবং ড্রেস আপ এটা কি বলে ফর্মাল ড্রেস আপ আমাদের মতো pant suit looks crazy you know এটাকে মনে পাগলের মতো দেখায় সুন্দর লাগে না কিন্তু আসলে মানুষ মনে করছে যে সুন্দর লাগে সুন্দর লাগে ডিগনিটি বাড়ে সম্মান বাড়ে যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের থেকে বোঝা যায় তার সম্মান বাড়ে তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে ওদের সম্মান থাকতো অনেক বেশি যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে দেখেন নাই আইসক্রিম বিক্রি দেখেছেন আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না এগুলো সম্মান বাড়ার মানদণ্ড নারী পুরুষের রোল প্লে করবে আবার পুরুষ ও নারী রোল প্লে করবে এখনকার যে পুরুষের জেনারেশন আছে আমাদের আগের জেনারেশন যারা ছিল সাহাবায় কেরাম তাবে তাবে ইন তাবে ইন এজাম মেয়েদের স্বভাব মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে এই খালি এদিকে গলার টোন গলার টোন ছেলেদের মতো বসে আছে এক জায়গায় আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন আপনার সাথে এমনভাবে কথা বলবে যেন সে ছেলে ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত খেয়াল করে দেখবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন মেয়ের ফাংশন আল্লাপাক তৈরি করে দিয়েছে ছেলের ফাংশন আল্লাপাক আলাদা করে দিয়েছে যখন এখানে আমরা কলুশন সৃষ্টি করব তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে কি হবে সামাজিক কাঠামো পড়ে যাবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে পরিবারগুলো টিকবে ফাসাদ কম হবে জেনা ধর্ষণ পর্নোগ্রাফি ব্যবিচার পরকে কমে যাবে ইনশাআল্লাহ আমি এতটুকু বলছি ওই আইএমএ জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে নাই আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে যে কোনো পণ্য কিনতে যান সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার পৃথিবীতে থাকার দরকার আছে কিচ্ছু চেঞ্জ হয়নি পাঁচ নম্বর গোত্রীয় হানাহানি আপনি খেয়াল করে দেখবেন ওই জাইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে খেয়াল করে দেখেন সেম সুন্না ধর্মের মধ্যে দেখবেন শতদা বিভক্ত একে অপরের সাথে কাদা ছড়াছড়ি কিবোধ ধর্মদের সংস্কৃতি চর্চা করছে সততা বিয়োগ এবং সম্পর্ক ভালো নাই এই যে ব্যাপারগুলো ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে অথচ আমরা সবাই কিন্তু ভাই সবাই মুসলিম সবাই এক আল্লাহর বান্ধব আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই আবার দেখেন জিও পলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা এক ইকোনমিক ইকোনমিক স্যাংশন দেওয়া একে সামরিক হস্তক্ষেপ করা এই রাষ্ট্রের মধ্যে ফাঁসা সৃষ্টি করা এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে আপনাকে দেখতে হবে অবশ্য দুই চোখ দিয়ে কয় চোখ দিয়ে ভাই এই দুই চোখ না এই এক চোখ আর এই এক চোখ আমাদের এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون আল্লাহ পাক বলেছেন হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই দুই চোখ দিয়েছিলাম দেখেনি চোখ দিয়েছিলাম দেখে নাই কান দিয়েছি শোনেনি এরা গবাদি পশুর মতো ছিল বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল দুই চোখ খোলেন কখন খুলবে আপনার ভিতরের চোখ কখন খুলবে যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে কি আসবে ভাই বাজারে কিনতে পাওয়া যাবে নূর কখন আসবে যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে আগে ইবতের সংস্কৃতি দূর করতে পারবে অহংকার থাকবে না রিয়া থাকবে না মনের মধ্যে কারো প্রতি পরশ্রীকাতরতা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না মনটা হবে ফ্রেশ কলবুন সালিম এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন সালাদ পড়বেন তাহাজুদ পড়বেন সাদাকা করবেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন দেন আপনার কলবে ইনশাল্লাহ নূর আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ যে পাঁচটা সমস্যার কথা বললাম এই পাঁচটা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে আপনাকে বুঝতে হলে দুই চোখ দিয়ে দেখতে হবে এবার আসেন এবার আসেন সামনে যাই বিসমিল্লাহ এই রকম একটা সমাজে আল্লাপাক একজন যুবককে বড় করেছেন ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি এবং যৌবন কালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি কোনো পাপে না তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন কোনো পাপে লিপ্ত হননি বরং তিনি সমাজের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন কি করেছিলেন উদ্দেশ্য কি ছিল সমাজটাকে কি করা সংস্কার করা এক পর্যায়ে তিনি যখন বিয়ে করলেন তার জীবনে আসলো একজন মহিষী নারী তার নাম খাদিজাতুল কোবরা রাজিউল্লাহ বাইদা ওই আমরা কার কথা বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তার বয়স পঁচিশ খাদিজা রদিউল্লাহ আনহার বয়স কত চল্লিশ বিয়ে করলেন সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য হেল্পফুল ফুজর তৈরি করেছিলেন যখন দেখলেন সমাজের ফাসাদগুলো আরও বেড়ে চলেছে সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন নির্জনতা পছন্দ করতে লাগলেন হেরা গুহায় ধ্যান করলে করতে লাগলেন একাকি থাকতে লাগলেন আল্লাহকে ডাকতে লাগলেন এক সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসলো ওয়াহি ওয়াহিটা কি জিনিস আবার এখনকার গডলেস ওয়ার্ল্ডকে বোঝাতে পারবেন ওয়াহি বলে কিছু আছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে তারা তো বিশ্বাসই করবে না কখনো আল্লাহ পাক ওয়াহি নাজিল করলেন প্রথম ওয়াহিটা কি ছিল ভাই সুরা কোন সুরা সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত ইকরাহ বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমি খুব শর্ট করে নিয়ে আসছি ভাই একটু সবর করেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আমিন আলাক যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পড়ুন আপনার রব মহামান্বিত যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ ইনসান মা আলাম আলাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না প্রথম ওহি পর কেন কি কারণে ওখানে শির্ক আছে সুদ আছে নারীর অবমাননা আছে সেখানে মাদক আছে গোত্রীয় হানাহানি আছে আল্লাহ পড়তে বললেন কি জন্য তাহলে প্রথমে নামাজ পড়তে বললেন না রোজা রাখতে বললেন না আল্লাহ প্রথমে জাকাত দিতে বললেন না এমনকি এটাও বললেন না মূর্তি পূজা করো না প্রথমে কি বললেন প্রথমে মেসেজ মেসেজ আপনার জন্য যে আপনি যদি এই জাহেলিয়াতপূর্ণ সমাজ ও বিশ্বকেও পরিবর্তন করতে চান বা কোনো ইচ্ছা থেকে থাকে আদৌ কোনো ইচ্ছা থেকে থাকে আগে আপনাকে পড়াশোনা করতে হবে ভাই কি করতে হবে আজকে রাত যদি সারা রাত ওয়াশ করেন ওয়াশ শুনবে মানুষ সারা রাত একটা বই দিয়ে দেন সবার হাতে একটা একটা করে আর রাহিকুল মাকতুম বইটা সবাইকে এক পিস করে দিয়ে দেন দিয়ে বলেন যে ফজরের নামাজের পরে পরীক্ষা হবে দেখবেন টেন পার্সেন্ট আছে বাকিরা নাই মানুষ পড়তে চায় না আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না শর্টকাট টেকনিক খোঁজে শর্টকাট টেকনিক কিভাবে আমি শর্টকাটে পার হব দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই একটাই শূন্য আছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসান পড়তে হবে আপনি এখন কি পড়বেন আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন এই তো প্রেক্ষাপটে আসেন আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই আপনি সায়েন্সে পড়ছেন আর্টসে পড়ছেন কমার্সে পড়ছেন পড়তে থাকেন কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না পারবেন পারবেন না আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে এটা সম্ভব না যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে কিন্তু আপনাকে আমাকে সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে যদি আপনি if you want to deal the world আপনি ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে for example Al Quran Al Quran recitation মানে তিলাওয়াত হিপস মেমোরাইজ কিছু অংশ মেমোরাইজ করতে হবে হিপস দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন মানে কোরআনটাকে বোঝা এর অর্থটাকে বোঝা জমা তাফসির পড়লেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা শেখা বেসিক এগুলো করতে হবে আপনাকে হাদিস হাদিসের কিতাবগুলো ইসলামের হিস্ট্রি সিরাত ইসলামিক অর্থনীতি ইসলামিক ফিলোসফি এবং জিও পলিটিক্স এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকে আপনি পলিটিক্স করছেন না ব্যাংকে আছেন না প্রশাসনে আছেন না সাধারণ মানুষ না আপনি কলেজ ভার্সিটির স্টুডেন্ট হুয়েভার ইউ আর আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই প্রথমে জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই প্রথমে জ্ঞান অর্জন আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন সম্ভব না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই আমরা চর্চা করলে পারবো না ইনশাল্লাহ যেগুলো পারবো না সেগুলো কি করব। অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এবার আসেন আল্লাপাক পড়তে বললেন নবী সাল্লাম বাসায় ফিরে আসলেন তার স্ত্রী খারি আল্লাহ আনহাকে বললেন যে আমি আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি খালি আদি আল্লাহ আনহা এমন একজন মহিষী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন না আপনার কিচ্ছু হতে পারে না আপনি এতিমের দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি অসহায়ের পাশে থাকেন মিসকিনের পাশে থাকেন আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন আপনাকে আল্লাহ বা কখনো লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আজাল আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব আমি খালি থরলি বলে যাব না জিনিসগুলো খাদিজা আল্লাহ আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে মহিষী স্ত্রী থাকতে পারে তার বয়স চল্লিশ নবীলাম যখন হেরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন আপনারা যদি পাহাড়ে উঠতে যান এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না এটা এত কঠিন দেখেনও নেই আপনারা হয়তো অনেকেই সেখানে তিনি খাবার দিয়ে আসতেন পানি দিয়ে আসতেন এক কথায় খাদিজা আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন আপনি সমস্ত প্রবলেমসগুলোকে উত্তরে সামনে যেতে পারছেন ইনশাল্লাহ এটা কোথায় পাবেন সব বোরখাওয়ালা মেয়ে খারিজার মতো হয় না সব বোরখাওয়ালা মেয়ে খারিজা রদিয়াল্লাহ আনহার মতো হবে না এটা তাকোয়ার বিষয় আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন একটা দোয়া করবেন আমার সাথে পড়েন যদি আল্লাহ কবুল করে আর কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মতো স্ত্রী দান করুন আমিন এবার আসেন নবী সাল্লাম এর পরের ওহিটার দিকে আসেন আল্লাহবাক দ্বিতীয় ওহি নাজিল করছেন সুরা মুদাসির কোন সুরা প্রথম পাঁচায়াত ইয়াইহেল মুদাসির কুম ফ্যাংদির হে চাদর আবৃত রসুল উঠুন সতর্ক করুন ও রব ব্যাকা ফ্যাকাব্বির আপনার রবের নামে তাকবির পাঠ করুন ও ফিয়া ব্যাকা ফতাহের আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন ওয়ার অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয় উঠুন সতর্ক করুন সত্য আপনার কাছে এসেছে হক আপনার কাছে এসেছে হকটাকে নিন উঠুন সমাজে মাঠে নামুন মানুষকে সতর্ক করুন কথা বুঝতে পারেন এবার তার মিশন শুরু হলো কি হলো মিশন কত বছর তেইশ বছর কত বছর প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় মিশন শুরু হলো প্রথম তিন বছর নবী সাল্লাহ আলী আসলাম গোপনে দাওয়াত দিলেন কিভাবে দাওয়াত দিলেন শিক্ষা একটা বিষয় যখন আসবে ইসলাম কোরআন সন্না সব চলে আসছে সমাজের মানুষ উল্টা পথে চলে প্রথমেই আপনাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না যাবে আগে গোপনে দাওয়াত মানে ম্যান টু ম্যান দাওয়াত এই তিন বছর নবী সাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন এবং এই তিন বছরের মধ্যে এমন এমন সাহাবিন ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যেমন তার স্ত্রী খাদিজা জাইদ ইবনে হারসা আপনার জাফর ইবনে Abi Ali ibn Abi Talib Abu Siddiq Usman ibn Affan Bilal ibn Rabah Abdur Rahman bin Auf Talha bin Ubaidullah Zubair bin Awam এরকম মহান সাহাবি যারা ছিলেন বিশাল বড় বড় সাহাবি তারা এই প্রথম তিন বছর ইসলাম কবুল করেছে এই যে সাহাবিদের নাম বললাম শুনেছিলেন কখনো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির নামকে বলতে পারবেন হাত তোলেন দেখি পারবেন দশজন পারবেন দাঁড়ান যদি আপনি পারেন আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি আপনাকে একটা হাদিয়া দিব চাপ জি বিসমিল্লা আবার বলেন মাসা আল্লাহ মাসা আল্লাহ হাবা মার হাবা জাজাকাল্লাহ আপনি স্টেজে আসেন মাশাআল্লাহ তাকবীর তাকবীর আপনি এখানে বসেন লেকচার শেষে আমার সাথে দেখা করবেন এবার আসেন আমি যদি বলতাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের দশজন প্লেয়ারের নাম বলেন কে কে পারবেন হাত তোলেন ব্যাস ব্যাস আমি জানি আরে ভাই আমিও পারবো আমিও পারবো আচ্ছা এবার তিন বছর দাওয়াত শুরু হলো গোপন এবার শোনেন আসল জায়গায় যাচ্ছি আমরা তিন বছর গোপন দাওয়াতের পরে নবী সাল্লামের কাছে ওহি আসলো রবিন তুমি এবার প্রকাশ্যে দাওয়াত দাও এবং প্রথমে তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও নবী সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন সবাইকে জড়ো করলেন জোরে করে বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তারা বললেন অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি হচ্ছেন আল আমিন কখনো মিথ্যাবাদী পাইনি আপনাকে আমরা এবার নবীজি বললেন আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাকছি এবং আল্লাহর সাথে যাবতীয় শিরিক ত্যাগ করার জন্য আহ্বান করছি তোমরা খালি একবার বলো লা সফল হয়ে যাবে এই কথা বলার সাথে সাথেই আবুল আহাব কে আবুল আহাব সে হাততালি দেওয়া শুরু করলো এবং নবী সাল্লাহামকে কষ্ট দেওয়া শুরু করলো তখন সুরা নাজিল হচ্ছে দেখেন শিক্ষা মেসেজ হকের দাওয়াত নিয়ে মাঠে নামেন প্রথমে আপনার পরিবার আপনার কাছের মানুষরাই আপনার শত্রু হয়ে যাবে পাতায় পাতায় পড়ে আছে নবী সাল্লাহ জীবনী পাতায় পাতায় পড়ে আছে আগে কাছের মানুষরাই তার সাথে শত্রুতা করেছে আত্মীয় স্বজন এই যে গোত্রের মানুষ তারাই তাকে কষ্ট দিয়েছে ইহুদি খ্রিস্টান রোমাক সভ্যতা পার্সিয়ান সভ্যতা এরা তো নবীকে আগে আঘাত করে নাই করেছে কাছের মানুষরা এটা চিরায়ত সন্না কিন্তু নবী সাল্লাম দমে সারা জীবনে পনেরোটা আলাদা আলাদা গালি দেওয়া হয়েছে ক্যাদ্দাব সাহের ফারেকুল জামা সাবে এরকম অনেকগুলো গাড়িতে গালি দেওয়া হয়েছে আর তাকে সারা জীবনে প্রায় ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কাকে যে মানুষটার আগেও কোনো গোনাহ নেই পিছনেও কোনো গোনাহ নেই যে মানুষটা আল আমিন যার চেয়ে ভদ্র নম্র বিচক্ষণ স্মার্ট কোনো হিউম্যান বিং এই পৃথিবীতে আসেনি আসবেও না আল্লাহবাক যাকে মাকামে মাহমুদ দান করবেন হাউজে কাউসার দান করবেন ফিরদাউসুল্লাহ আয়লা দান করবেন তাকে পৃথিবীতে এইভাবে স্ট্রাগল করতে হয়েছে কখনো চাদর দিয়ে তার গলাকে পেঁচিয়ে ধরা হয়েছে কখনো তার সেজদারত অবস্থায় তার গায়ের উপরে উঠে নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তার পা উহুদের মাঠে ফ্র্যাকচার হয়ে গেছে কোন মানুষটাকে যেই মানুষটার চেহারা দিয়ে রক্ত ঝরছে আর তিনি বলছেন আল্লাহ মাগফির কৌমি হে আল্লাহ আমার কমকে মাফ করে দাও ফাইন্না হুমলাই আলামুন কারণ তারা জানে না না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে তো এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো আর যখন প্রকাশ্যে দাওয়াত হবে তখনই কিন্তু বাধা বিপত্তি গালমন্দ আজে বাজে কথা আসবে আসবে না আসবে এই একই সুন্না এরপরে নবী সাল্লাম এর যারা কাছের সাহাবি ছিল তাদের মধ্যে যারা দরিদ্র ছিল এদের প্রতি নির্যাতন শুরু হলো কি শুরু হলো নির্যাতন মানে অমানবিক নির্যাতন বেলাল নদী আল্লাহকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে সুহায়ব রুমি একজন সাহাবি ছিলেন তাকে মাথায় টর্চার করা হয়েছে এমন টর্চার যে তার স্মৃতিশক্তি নষ্ট হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল তারপরে আপনার আম্মার ইবনে ইয়াসির তার বাবাকে শহীদ করা হলো তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে খাব্বা বিন আরাত সাহাবি তাকে জ্বলন্ত আগুন অঙ্গারের উপর শুইয়ে দেওয়া হয়েছে তার গায়ের যে আগুন দিয়ে পুড়ে গেলে তো এখানে রক্ত পুড়ে যাবে না গলে যাবে না এই রক্ত গলা পুজ এবং রস দিয়ে এই কয়লার আগুনটা নিভে গেছে উসমান রাজি আল্লাহকে টর্চার করা হয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে করা হয়েছে এমন সাহাবি খুব কম ছিলেন যাদেরকে নির্যাতন করা হয়নি কখন শুরু হলো এটা যখন দাওয়ারটা প্রচার প্রচারটা স্পষ্ট হলো প্রকাশ্য হলো তবে আল্লাহ পাক রহম করলেন কিভাবে আল্লাপাক দুইজন মানুষকে হেদায়ত করলেন বাছাই করে এই দুজন মানুষ ইসলামের পথে আসার পরে কোরআশা নির্যাতন করতে গিয়ে অনেক বেগ পেত ভয় করতে পারতো না তার মধ্যে একজনের নাম হচ্ছে হামজা বিন আব্দুল মুজালেব আরেকজনের নাম ওমর ইবুল খত্তর দুজনের ঘটনাটা একটু ছোট্ট করে বলি হামজা আল্লাহ স্বীকার করে ফিরছিলেন পথে শুনতে পেলেন যে তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে আবু জেহেল আঘাত করেছে তিনি শোনামাত্র বলেন আওয়াফা আলা হাদা সে কি সত্যিই কাজ করেছে তাকে বলা হলো হ্যাঁ অবশ্যই সে আপনার ভাতিজাকে মেরেছে তিনি ঘোড়া ছোটালেন ঘরের দিকে আবু জেহেলকে কলার ধরে বের করলেন ঘর থেকে বের করে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন দিয়ে বললেন রুদ্দাহা ইনিস্তাত আতা তোমার ক্ষমতা থাকলে আমাকে একটা ঘুষি মেরে দেখাও ইয়াকুল উমা ইয়াকুল সে যা বলে আমার ভাতিজা আজকে থেকে আমিও তাই বলি ওয়া শাহিদু আল্লাহ ইলাহ ওয়ান্না মুহাম্মাদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহর ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহ এরপর তিনি গেলেন দারুল আরকাম দারুল আরকাম কি জিনিস যেখানে সাহাবিরা বসে দিন চর্চা করতেন মক্কায় সেখানে গিয়ে মোহাম্মদ সাল্লাহামকে বললেন ইয়া ইবনে আখি হে আমার ভাতিজা কুঞ্চু আনসুরকালিল হামিয়া আমি এর পূর্বে তোমাকে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম আলান এখন থেকে আনসুরকালিল ইসলাম ইসলামের জন্য আমি তোমাকে সাহায্য করব এই যে আল্লাহর সুন্না হচ্ছে এরকম আপনি দাওয়াতি কাজ করবেন বাধা আসবে আল্লাহ বা কিছু বড় বড় মানুষকে আপনার সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ যখন তারা আসবে তখন দাওয়াত আরও বেগবান হবে দিন প্রতিষ্ঠা হুট করা হবে না সিস্টেম আছে একটা এই দৃশ্য দেখেছেন ওমর ইবনুল খত্তাব তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না তিনি দেখে চিন্তা করলেন তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে তার নাম মোহাম্মদ সাল্লাহ তার ভিউ অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কি সমাধান এরপরে আমি নিজেকে বনু হাসেমের কাছে সপর্দ করব বনু হাসেম আমাকে হত্যা করলে মিটে গেল রক্তের মূল্য আদায় হয়ে গেল তিনি তরোয়াল বের করে ছুটলেন আপনারা জানেন মধ্যে তিনি শুনলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে তাই না তিনি সেখানে ছুটলেন সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে গুনগুন শব্দ হচ্ছে কান লাগিয়ে শুনলেন এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন তোমরা কি পড়ছিলে তার বোন বললো আমরা তো এমন কিছু পড়ছিলাম না আমরা আপোষে কথাবার্তা বলছিলাম তিনি বললেন যে ফেলা দিবা মিথ্যা কথা বলবে না আমি শুনছি আমি শুনেছি যে তোমরা সাবি হয়ে গেছো মানে ধর্ম ধর্মত্যাগী হয়ে গেছো তখন তারা উমর আলী আল্লাহ আনহুর কাছে ধরা পড়ে গেলেন উমর আব্দুল খত্তাব আলী আল্লাহ আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন তিনি কোরআনের একটা নুসখা মানে একটা কপি জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল এটা দেখলেন দেখে তিনি এটা পড়তে শুরু করলেন আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানতো খুব অল্প কিছু মানুষ উমর আলী আল্লাহ একজন ছিলেন যিনি পড়ালেখা করতে জানতেন এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমে আমাদের নবী সাল্লাহ লিখতে জানতেন উমর আলী আল্লাহ কিন্তু লিখতে পড়তে জানতেন তিনি এবার পড়ছেন এই যে পুরাণ তহা তিনি কিন্তু শিক্ষিত তিনি কিন্তু শিক্ষিত তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى পড়তে থাকলেন পড়তে থাকলেন কোরআন পড়তে পড়তে পড়তে পড়তে আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল তার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করল কারণ নবী সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন তিনি বলেছেন আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়ত দাও ইসলামকে শক্তিশালী করো দুজনকে একজন হচ্ছে আবুল হাকাম ইবনে মানে আবু জাহাল আরেকজন হচ্ছে উমর আবুল খত আল্লাহ উমর আল্লাহ কবুল করেছেন এবার তিনি বললেন যে হুজুন ইলা রসুলিল্লাহ সাহাবে আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো ইলাই হিওয়া আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব সেখানে গেলেন নবী সাল আলী হাসলামের সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ইমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আপনি আল্লাহর রাসুল উমরদুল্লাহ ইসলাম কবুল করলেন সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়লো ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না বড় বড় কাফেরদের বাসায় বাসায় গিয়ে নক করতে লাগলেন আবু জহেলের বাসায় তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায় সবার বাসায় বাসায় নক করতে লাগলেন বলতে লাগলেন যে তোমরা কি জেনেছ তুমি কি জেনেছ আমি ইসলাম কবুল করেছি আবু জহেল বলছিল যে কব্বাহ আল্লাহ কব্বাহামা জি তবে তুমি তুমি ধ্বংস হও আর তুমি যা নিয়ে এসেছো এটাও ধ্বংস হোক আবু জেহেল তো এমনই মানুষ ছিল তিনি কাবাঘরের গেলেন কাবাঘরে গিয়ে সবাইকে ডেকে বলেছে ইয়া ইউহান্নাস হে মানব জাতি ওখানে যত মানুষ আছো ইলামু তোমরা জেনে রাখো আন্নি কদ আসলাম আমি ইসলাম কবুল করেছি আল্লাহ ইলাহ সবাইকে ডেকে তিনি সসম্মুখে ইসলাম কবুল করলেন এবং তাকে আক্রমণ করার জন্য কিছু মানুষকে রেলিয়ে দেওয়া হলো তিনি একাই আট দশ জনের সাথে লড়ছিলেন একজন এসে এই লড়াইটা বন্ধ করলো বন্ধ করে তাকে বলছে শোনেন লড়াইটা বন্ধ করে উমর আদিয়াল্লাহ হানুকে বলছে ওমর তুমি কি চুপ থাকতে পারতে না ইসলাম কবুল করছো ঠিক আছে তো চুপ থাকতে তো পারতে সবার সামনে এসে বলার কি দরকার ছিল মারামারি করার কি দরকার ছিল তখন তিনি বলছেন যে والذي نفسي بيده والذي نفسي بيده جارها من نفس حقوق كره بولسي لأفرقن في রসুলের কাছে গিয়ে বলছেন আলাল হক আমরা কি হকের উপর নাই আলাইসু আলাল বাতিল মুশ্রিকরা কি বাতিলের উপর নাই কেন এখন এবার সবাই কাবা ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করলো দেখেন কত স্যাক্রিফাইস কত ট্র্যাজেডি এরপর কোরাইশদের নির্যাতন কিছুটা কমে গেল পয়সা দু করতেই থাকলো অত্যাচার সহ্য করতে না পারে সাহাবিরা যখন অভিযোগ করছেন নবী সালামের কাছে তখন নবীজি বললেন যে হাবাসা হাবাসা মানে আবি এখনকার এখনকার জায়গাটার নাম হচ্ছে ইরিথ্রিয়া ইথিওপিয়ার পাশে ইরিথ্রিয়া দেখবেন ম্যাপের মধ্যে আছে আফ্রিকায় সেখানে বাদশাহ নাজাসী নামে একজন বাদশাহ আছেন তোমরা সেখানে হিজরত করো তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললেন তার রাজ্যে কেউ এই বাদশাহ মুসলিম ছিল অমুসলিম খ্রিস্টান ছিল কি ছিল এই এই একটা বাদশাহ নাজাসী এখনকার পশ্চিমা বিশ্বের যত খ্রিস্টান নেতা আছে এটা হচ্ছে বেটার কথা বুঝতে পারেন ভাই পশ্চিমের যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে এই একটা বাচ্চা নেতা সে অনেক ভালো ছিল তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না মুসলিমরা রিফিউজি হয়ে তার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি সেখানে জাফর রদি আনহু ছিলেন নেতা বাদশাহ নেদাসি জিজ্ঞাসা করলেন তোমরা যে কোরআনের কথা বলছো এই কোরআন কি আমাকে শোনাতে পারবে জাফর আলী আল্লাহ আনহু সুরা মারিয়াম তেলাওয়াত করলেন কোন সুরা সুরা মারিয়াম কাফা ইয়া আইন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু এই মধ্যে ইয়াহইয়া ঈসা ইবনে সবার কথা আছে না আর ওই খ্রিস্টান না তিনি তো জানেন যে ঈসা ঈসা সম্পর্কে জানেন আলাইহিস সালাম মারিয়াম সম্পর্কে জানেন আলী আলাইহিস সালাম তিনি জানেন তো এই সূরার তেলাওয়াত হচ্ছে হচ্ছে হচ্ছে এই বাদশার এই যে দাড়ি ছিল এই দাড়ির চোখের পানি দিয়ে ভিজে গেল সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াত শুনে তারপর তিনি একটা মন্তব্য করলেন তিনি বললেন ইন্নাহাদাল কোরআন নিশ্চয়ই এই কোরআন ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা এই দুইটাই একটা আলোক উৎস থেকেই এসেছে কথা বুঝতে পারেন নাই তিনি বললেন কোরআন এবং ঈসা আলী ইসলামের কাছে যা এসেছে মানে ইঞ্জিল এই দুইটাই একটা উৎস থেকেই এসেছে তিনি স্বীকার করলেন এটা আল্লাহর কিতাব তিনি মুসলিমদেরকে থাকতে দিলেন মুসলিমরা নির্ভয়ে সেখানে থাকতে লাগলো আমর ইবনে আস ডেলিগেশন টিম হয়ে টিমের লিডার হয়ে এসেছিল এই সাহাবিদেরকে ফেরাতে তিনি তাদের হাতেও সাহাবিদেরকে দেননি এরপর ট্র্যাজেডি শোনেন এবার মক্কায় নির্যাতন বাড়তে লাগলো তিন বছর কয় বছর তিন বছর সমস্ত মুসলিমদেরকে বয়কট করা হলো কি করা হলো সামাজিকভাবে বয়কট কেউ কথা বলবে না কেউ ব্যবসা বাণিজ্য করবে না বিয়ে শাদি দিবে না ওই পাহাড়ের পাদদেশে এরা থাকবে সমাজে মিশতে পারবে না লিখে কাবা ঘরের মধ্যে লটকে দেওয়া হলো শোন তিন দিন না তিন ঘন্টা না তিন তিনটা বছর সাহাবিরা পাহাড়ের পাদদেশে শিয়ারে আগু তলবে থেকেছেন গাছের ছাল পাতা খেয়ে দিন ইসলাম এভাবে আসেনি এই যে আমি আসলাম ভরপেট খেলাম একটা লেকচার দিলাম চলে গেলাম এইভাবে দিন ইসলাম কায়েম হয়নি এভাবে হয়নি এগুলো মাধ্যম হতে পারে স্ট্যাবলিশমেন্ট আলাদা জিনিস স্ট্যাবলিশমেন্ট না থাকলে অন্য পরাশক্তিরা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাবে আল্লাহ তার আল্লাহ মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায় কিন্তু আল্লাহ আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও বা কাফেরা তা পছন্দ করবে না তিন বছর থাকলেন এভাবে এরপরে আল্লাহ একটা মিরাকেল দেখালেন এটা কেমন ওই যে চিঠি যেটা লেখা ছিল কাবা ঘরে এটাকে মাটির পোকা এসে খেয়ে ফেললো কি করলো এবং সেটা নাই হয়ে গেল ভ্যানিশ বয়কট উঠে গেল আল্লাহর হুকুমে বয়কট উঠে গেল যখন তিন বছর শেষ তার পরের বছর একই বছর অল্প দিনের ব্যবধানে খাদিজা রদি আল্লাহ আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আবু তালেবের নাম শুনেছেন তো তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন কোথায় যাবেন জাহান্নামে একজন ব্যক্তি অমুসলিম হওয়ার পরেও নবী সাল্লাহ আলী সারাটা জীবন প্রোটেকশন দিয়েছেন দেন নাই বড় করেছেন খাইয়েছেন পড়িয়েছেন প্রোটেকশন দিয়েছেন কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার চেষ্টা করেছেন করেন নাই শেষ শেষে মৃত্যুর আগে লাহ পড়তে পারেননি বা পড়েননি কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে তাকে জাহান নামে একজোড়া স্যান্ডেল পরানো হবে যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে আবু তলেব তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের জন্য যা করেছিলেন ওই যুগে নবীকে সাপোর্ট দেওয়ার জন্যে আমি তো মনে হয় আমি নিজেই সেটা করতে পারি না এই পর্যন্ত কথা বোঝেন নাই আবু তলেব অমুসলিম হওয়ার পরেও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো তারপরেও সে জাহান নামে যাচ্ছে কি কারণে কি কারণে ভাই লাহ ক্যালিমা স্বাক্ষর আদায়ের কারণে আমরা কি বুঝতে পারছি যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহর কত বড় নিয়ামত একটু কি আমাদের বোধোদয় হচ্ছে একটু কি ফিলিংস হয় যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের ঘরে কোরআন আছে হাদিস আছে আলেমালামা ওয়াস করে পাঁচ অক্ত নামাজের জন্য ডাকা হয় গাছ বের হয় তাবলিগের ভাইরা আসে ডাকতে আসে তাই না সব কিছু পৌঁছে দেওয়ার কত সিস্টেম এরপরেও দেখবেন যুব সমাজ পণ নিয়ে পড়ে আছে টিকটক নিয়ে পড়ে আছে মাদক নিয়ে পড়ে আছে জুয়া খেলতেছে এইদিকে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করতেছে নামাজ পড়তেছে না কিছুই করতেছে না তো আপনি কি ভাবছেন এভাবেই হবে ইসলাম প্রতিষ্ঠা এর পরের বছর এই যে ব্যাক টু ব্যাক অল্প দিনের ব্যবধানে আবু তলেব এবং খারিজ রাজি আল্লাহ তার প্রিয়তম স্ত্রী নবী সাল্লাহ প্রিয়তম স্ত্রী তিনি ইন্তেকাল করলেন নবী সাল্লাম প্রচণ্ড বিষণ্ণ হয়ে পড়লেন আল্লাপাক মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে সব কিছু আল্লাপাক দেখালেন নবীদের সাথে সাক্ষাৎ হলো জান্নাত জাহান্নাম দেখলেন আল্লাহর সাথে কথোপকথন করলেন ওহি ওহি নিয়ে আসলেন পাঁচ নামাজ নিয়ে আসলেন তার মন প্রশান্ত লাভ প্রশান্তি লাভ করল এবার শোনেন শেষের অংশে আসছে এটা বক্তব্যের লাস্ট পয়েন্ট এবার নবী সাল্লাম মক্কায় আছেন সরি ইয়াসরিফ বা মদিনা থেকে ছয়জন যুবক আসলো কয়জন যুবক ভাই আপনাদের মধ্যে যত যুবক আছে এতজন না মাত্র ছয়জন কয়জন ছয়জন যাদের নেতার নাম ছিল আসাদ বিন জুরাহ রাদিয়াল্লাহু আল্লাহ কি নাম আগে কখনো শুনেছিলেন নামটা আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন ছয় জনের একটা টিম এসে মক্কায় তারা হজ করতে এসেছে কারণ তারা কিন্তু আগে অমুসলিম ছিলেন আর মক্কায় কিন্তু একটা বিকৃত হজের সিস্টেম তখনও ছিল এই হজের মৌসুমে নবী সাল্লাহ আলাইসলাম তাদেরকে দাওয়াত দিলেন কোরআন শোনালেন ওয়াজ করে শোনালেন এই ছয়জন আগেই শুনেছিল ইহুদিদের কাছে মদিনার ইহুদিদের কাছে শেষ জামানায় একজন নবী আসবে তো তিনি তারা জিজ্ঞাসা করলেন আপনি কি সেই নবী নবীজি বলেন হ্যাঁ আমি সেই নবী তারা ইসলাম কবুল করলেন এবং ছয়জন মদিনায় ফিরে গেলেন দাওয়াতি কাজ করতে লাগলেন এর পরের বছর তারা আবার আসলেন এসে বারো জনকে নিয়ে আসলেন এই বারো জন ইসলাম কবুল করলো এই বারো জনের সাথে নবী সাল্লাম একজন সাহাবিকে দিয়ে দিলেন এই সাহাবির নাম মোসাহাব উমায়ের নাম শোনেন নাই মোসাহাব উমায়ের রাজি আল্লাহ ইসলামের ইতিহাসের প্রথম দায়ী ধনির দুলাল ছিলেন যার পারফিউম যে যার পারফিউমটা এত দামি ছিল যেটা হয়তো আমার আপনার আমার সারা মাসের বেতন দিয়ে কেন সম্ভব হবে না এত দামি পারফিউম ছিল ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন তাকে দাফন করার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই ঘাস দিয়ে দাফন করতে হয়েছে এইভাবে ইসলাম কায়েম হয়েছে মুসাহাব উমার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু এই 12 জনের সাথে দিলেন যাও মদিনায় যাও ইসলাম প্রচার করবে তিনি মদিনায় গেলেন ইসলাম প্রচার করা শুরু করলেন মদিনার ঘরে ঘরে আওয়াস ও খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো পরের বছর পঁচাত্তর জন কতজন পঁচাত্তর জন সাহাবি আসলেন আওয়াস এবং খাজরাজ গোত্রের এসে নবী সাল্লাহামের কাছে বায়াত গ্রহণ করলেন কি করলেন এটা এখনকার ওই বায়াত নয় এটা সেই নবমী বায়াত কয়েকটা বিষয় অঙ্গীকার করলেন কি কি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ঠিক আছে করব না চুরি করবে না করব না জিনা করবে না ঠিক আছে করব না খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না করব না সবসময় আমার কথা শুনবে এবং মানবে ঠিক আছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে আল্লাহর পথে দৃঢ় থাকবে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না ঠিক আছে আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন আমাকে সেভাবে হেফাজত করবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো তারা বললেন এবার যে আব্দে ইয়ালাইল আব্দে হাবিব বিন আমর তিনজন বড় বড় নেতা ছিল ওরা ইসলাম কবুল করে নাই নবীকে আঘাত করে রক্ত ঝরিয়ে আবার পাঠিয়ে দিয়েছে ফেরত মক্কায় এবার হিজরত হচ্ছে মদিনায় এটা মূল হিজরত সাহাবিদেরকে আগে পাঠিয়ে দিলেন নবীজি পরে গেলেন সাথে আবু বকর সিদ্দিক ওই যে গারের শহরে ঢুকলেন মুশ্রিকটা ঘিরে ফেললো আবু বকর সিদ্দিক বলছেন আমাদেরকে দেখে ফেলবে রসল্লাহ নবীজি বললেন যে লা তুমি চিন্তা করো না ইন্দ আল্লাহ পাকে আমাদের সাথে আছেন তিনি মদিনায় প্রবেশ করলেন তোলা আল মাদরু আলাইনা সবাই কি বললো না এটা সবাই বরণ করে নিল এবার মদিনায় গিয়ে নবী সাল্লাহ মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন এই দেখেন ইসলামিক স্টেট এটা হচ্ছে ইসলামিক স্টেট সর্বপ্রথম ইসলামিক স্টেট হচ্ছে যে মদিনা এখানে প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এবার তিনি কি করছেন মদিনা সলদ করে দিলেন ওখানে ইহুদিরা ছিল কিছু পত্তলিক ছিল আওয়াজ খাজরাজ ছিল এবং এই যে আমরা মুসলিমরা ছিলাম সবার মধ্যে একটা চুক্তি হয়ে গেল এটা একটা সংবিধানের মতো মদিনা সনদ এরপর হচ্ছে এখানে মসজিদ নবমী নির্মাণ করা হলো এটা একটা পার্লামেন্ট এটা একটা পার্লামেন্ট নট অনলি একটা মসজিদ এটা একটা পার্লামেন্ট ছিল এরপরে সেখানে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন হলো মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলো একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব হয়ে গেল গভর্নমেন্ট সার্বভৌমত্ব ভূখণ্ড জনসংখ্যা চারটাই সেখানে থাকলো থাকলো না বুঝতে পারছেন কথা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বুঝতে পারছেন না মোদিন স্টেট কায়েম হলো এবার তিনি ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন সামরিক বাহিনী করতে লাগলেন অস্ত্রশস্ত্র মজুদ করতে লাগলেন সারিয়া অভিযান করতে লাগলেন একটা রাষ্ট্রের যা যা লাগে সব করতে লাগলেন এই হলো প্রথম ইসলামিক স্টেট এবার আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ হলো কিসের যুদ্ধ যেখানে আমাদের সংখ্যা মাত্র তিনশো তেরো ওদের সংখ্যা এক হাজার তেরোশো জনের মতো এই যুদ্ধে কে জয় লাভ করলো মুসলিমরা আল্লাহবাক ফেরেশ তাদেরকে নামিয়ে সাহায্য করেছেন করেন নাই ওদের বড় বড় সমস্ত নেতা মরে পড়ে থাকলো Abu Jahl Abu Lahab Utba Shaiba Ashraf bin শরিক আপনার উমাইয়া বিন খালাফ সবাই বদরের কূপে লাশ পড়ে থাকলো আল্লাহবাক মৌমিনদের জয় দিলেন এবং প্রফুল্ল চিত্রে মৌমিনরা মদিনায় ফিরে গেল তার পরের বছর ওহুদ তৃতীয় হিজরি ওহুদ ওই যে যুদ্ধের প্রতিশোধ নিতে তারা আসলো এই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম কয়টা ভুল কয়টা ভুল একটা ভুল সেটা কি ওই যে পঞ্চাশ জন নামবে না আমাদের লাশও যদি পাখি খেয়ে ফেলে নামবে না তারা নেমে পড়লেন আর খালেদ বিন বলি রদিউল্লাহ আনহুম পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমদের ধরাশায়ী করে ফেলল মুহূর্তের মধ্যেই সত্তর জন মুসলিম শহীদ হয়ে গেল তার মধ্যে হামজা রদিউল্লাহ আনহু ছিলেন এই যে মুসাহাবিন উমায় তিনি ছিলেন আর বড় বড় আনসারি সাহাবিরাও ছিলেন এমনকি নবী সাল্লাহ আলাইসলামের নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেল তাকে এখানে আঘাত করা হয়েছে তার পা মচকে গেল আবু সুফিয়ান উল্লাস করতে লাগলো যে আমরা তোমাদেরকে বদরের প্রতিশোধ নিয়েছি হবলের জয় হোক হবলের জয় হোক তারা বলতে লাগলো সাহাবিরা মনের কষ্ট চেপে রেখে সেখান থেকে ফিরে গেলেন আবার মদিনায় এই যে বিপর্যয়টা কাদের জন্য হয়েছে যখন নেতার আদেশ মানবে না অনুসারীরা যখন নেতৃস্থানীয় আদেশ অনুসারীরা মানবে না তখন নেতা সহ মার খেতে হয় কথা বুঝতে পারছেন না এর পরের বছর খন্দক ওরা আক্রমণ করলো আবার বড় বাহিনী নিয়ে এবার ইহুদিদেরকেও সাথে নিয়েছে সালমান আল ফারসি পরামর্শ দিলেন যে আমরা বাইরে গিয়ে আক্রমণ করব না ওদেরকে আসতে দেন মাঝখানে খাল খুঁড়ে ফেলেন খাল খুঁড়ে ফেলা হলো তারা আর আসতে পারলো না ওখান থেকে স্টপ এখানে তারা মদিনা অবরোধ করলো দুই তিন মাস থাকলো আল্লাপাক ঠান্ডার ঝড় পাঠালেন ধুলার ঝড় পাঠালেন এর এখান থেকে উঠে চলে গেল এরপর তারা আর আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি এরপর মুসলিমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে বিভিন্ন স্থানীয় অভিযান করেছে জনসংখ্যা বেড়েছে ইসলামের দাওয়াত বেড়েছে এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন কি করছেন কাবা তাওয়াফ করছেন সাহাবিদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি মক্কা মাতৃভূমি না মাতৃভূমির প্রতি টান থাকে না ভালোবাসা থাকে না আমাদের নাই সবারই আছে তাদেরও ছিল তারা ওমরা করতে চললেন পথিমধ্যে আটকে দেয়া হলো খালেদ ওয়ালিদ সেখানে ছিলেন তখন তিনি কিন্তু মুসলিম হননি পথ আটকে দেয়া হলো না ওমরা করতে পারবে না তোমরা কি করতে হবে এখন সর্ব সর্বশেষ একটা গতি চুক্তি হবে একটা সন্ধি হবে এই সন্ধির নাম কি বিয়ার সন্ধি সন্ধি আচ্ছা ঠিক আছে সন্ধি হবে কি সন্ধি তোমরা এবছর ওমরা করতে পারবে না আচ্ছা ঠিক আছে ডান এর পরের বছর আসতে হবে ওকে ডান তিন দিনের জন্য আসতে পারবে ঠিক আছে ডান অস্ত্র সাথে নিতে পারবে না ওকে ডান আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না ডান আগামী দশ বছর আমরা কোনো যুদ্ধ করব না ঠিক আছে ডান সবগুলা মেনে নিলাম সবগুলা একটা ধারাও আমরা ওদের বিপক্ষে যাই কথা বুঝতে পারছেন ওমর আদি আল্লাহ তো মানতেই পারছেন না তিনি বলছেন যে আমরা তো বদনে জয়লাভ করা জাতি ওদের সব শর্ত কেন মানবো ইয়াসুল্লাহ আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিল নয় আবু বকর সিদ্দিক তাকে বুঝালেন যে আল্লাহর রসুল আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না তুমি সবর করো ধৈর্য ইসলাম জয়ের অন্যতম কি জিনিস সবর টেকনিক আপনাকে দেখাচ্ছে কি টেকনিক ছিল এখানে দশ বছর যুদ্ধ করব না মানে দশ বছর আমরা ইসলাম প্রচারের ব্যাপক সুযোগ পাবো আমরা তো ফাইট করছি না কথা বুঝতে পারেন না দশ বছর কোনো যুদ্ধ নাই মানে দশ বছর সময় পাচ্ছি আরও জনসংখ্যা বাড়ানোর দাওয়াতি কাজ করে ওদের কেউ আসলে ফিরাই দিতে হবে ওদের কেউ আসলে ফিরাই দিতে হবে এটা এটা সম্ভব যে ওদের কেউ আমাদের দিকে আসতে পারে আমাদের কেউ ওদের দিকে মুরতাদ হয়ে যাবে সম্ভাবনা ছিল ছিল না তারপরে পরের বছর আসবো তিন দিনের জন্য ঠিক আছে ফাইন ডান এখানে নবী সালাম যা করলেন বড় যে শত্রুটা ছিল সবচেয়ে বড় শত্রু কে ছিল কোরাইশরা তাই না সবচেয়ে বড় শত্রু কারা ছিল কোরাইশরা আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা এটি বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা এরা হচ্ছে পরের পরের ক্লাসের আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদিনরা ছিল পরের অমুকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি কিন্তু মূল মূল শক্তিটা ছিল কি কোরাইশরা এই সন্ধির মধ্য দিয়ে কোরাইশদের কোরাইশদের হাত বন্ধ করে দেয়া হয়েছে তারা আর আগাতে পারবে না এবার এই চুক্তি করার পরের বছরই দেন দেন নবী সাল্লাম খায়বার ইহুদিদের দুর্গ আক্রমণ করলেন কারণ মোশরেকরা আর ইহুদিদেরকে সাহায্য করতে পারবে না বড় শত্রুর কলার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন কত ডিপ্লোম্যাটিক দেখেছেন কত প্রফেটিক স্ট্র্যাটেজিক শুন না আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুন না খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুন না নাকি মধু খাওয়া শুন না স্ট্র্যাটেজিক শুন না দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক শুন না বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন কারণ এ আর এদেরকে সাহায্য করতে পারবে না এবার কত smart what a human being what a what a leader চিন্তা করতে পারেন এবার ওই খায়বার জয় হয়ে গেল ব্যাপক গণিমত মুসলিমরা পেল তারপরে দিকে মোতা হলো মোতার যুদ্ধ ওই যুদ্ধেও আমরা প্রায় সফলতার সাথে উত্তীর্ণ করেছি আর কি পরাজিত হয়নি যদি মোতার যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর রোমকদের প্রায় লক্ষাধিক লাখের উপরে তারপরেও খালেদুল বিন যদি আল্লাহ আনহু এটাকে মুসলিমদেরকে সফলভাবে ব্যাকফুটে নিয়ে এসে মদিনা পর্যন্ত নিয়ে এসেছেন যদিও ওই যুদ্ধে আমাদের তিনজন বড় বড় সেনাপতি শহীদ হয়েছিল জাইদ ইবিন হারসা আবদুল্লাহ বিন রওয়াহা এবং জাফর ইবনে আবি তলেব ওই মোতার যুদ্ধে জাফর ইবনে আবি তলেবের দুই হাত কাটা পড়ে যায় আর নবী সাল্লাহ আসলাম অনেক কান্নাকাটি করেছিলেন পরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে জাফর রদি আল্লাহ কাটা দুই হাতের বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা ডানা দিয়েছেন এই ডানা দেশে উড়ে বেড়াচ্ছে জান্নাতে যে কোনো জায়গায় তো এই হুদাইবের সন্ধির পরে প্ল্যাটফর্ম ডিফারেন্ট হয়ে গেল এবার ওদের ওদের শক্তি কমে গেল মুসলিমদের হাতে সময় আছে পলিটিক্যাল পাওয়ার আছে রাষ্ট্র আছে সামরিক বাহিনী আছে সব মুসলিমদের কাছে আছে এবার মুসলিমরা বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করা শুরু করলো রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়া শুরু করলো আপনার পারস্যের রাজা কিসরা তাকে দাওয়াত দেওয়া শুরু হলো এই যে মিশরের মোকাউকিস তাকে দাওয়াত দেওয়া শুরু হলো এভাবে বিভিন্ন ক্ষেত্রে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা শুরু হলো আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা আরও বাড়তে লাগলো এমন একটা পর্যায়ে চলে গেল যে অমুসলিমদের সংখ্যাই অল্প আর মুসলিমদের সংখ্যা প্রচুর হয়ে গেল আমাদের মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এবার নবী সাল্লাম আলিয়াল্লাম অপেক্ষমান ছিলেন সুযোগের জন্য সুযোগ আল্লাহ তৈরি করে দিলেন যে কোরাইশরা চুক্তিটা ভঙ্গ করলো কোরাইশদের একটা দল মুসলিমদের একটা ছোট্ট কমিউনিটিকে আক্রমণ করেছিল এই জেল ধরে নবী সাল্লাহ সাইলেন্টলি আমরা তো একটা কাজ করতে গেলে অনেক ঢোল পিটাই তাই না পুরা সাইলেন্টলি এমন ভাবে গুছিয়ে করেছেন সাহাবিদেরকে বলেছেন তোমরাও মক্কার তোমাদের যে স্ত্রী সন্তান রেখে আসছো ওখানে তাদেরকেও জানতে দিবে না যে আমরা যাচ্ছি পুরো সাইলেন্টলি আর আমরা তো মাসাল্লাহ একজন বক্তা আসলে একদম সারা দুনিয়া উল্টায় ফেলাই দেয় আসতেছে মাসাল্লাহ শোডাউন শোডাউন শোডাউন দিয়ে দিন কায়েম হয় না শোডাউন দিয়ে দিন কায়েম হয় না ইগো আসে আত্মহংকার আসে এবং মানুষের নজর লাগে তো কাউকে জানতে দিলেন না নবী সাল্লাম গুছিয়ে নিয়ে ভাবে মক্কা আক্রমণ এবং আবু সুফিয়ানের বাহিনী দেখলো যে মক্কার দরজার সামনেই মানে মক্কার একদম ডোর নেক্সট ডোরে চলে আসে রসদুল্লাহ আলাইসলাম সাহাবিদেরকে নিয়ে তাগু স্থাপন করেছে এবং নবীজি বললেন বেশি বেশি করে আলো জ্বালাও এখানে বেশি বেশি করে আগুন জ্বালাও তোমরা ছোট ছোট গ্রুপ হয়ে যাও বেশি বেশি করে আগুন জ্বালাও যেন ওরা উপর থেকে দেখলে মনে করে আমরা অনেক সংখ্যায় মানসিক যুদ্ধ কি এটা আবু সুফিয়ান দেখলেন যে এত মুসলিম মক্কা ঘেরাও করে ফেলেছে আর তো বাঁচার কোনো পথ নাই এবার সে নিজেও গিয়ে ইসলাম কবুল করলো এবার সে নিজেও গিয়ে কি করলো ওমর আল্লাহ তো মানতে পারেন না তিনি বলেন ইয়াসুল্লাহ তো ভয় করেছে এত ভয় করেছে ইসলাম কবুল ওমর রাজিউল্লাহর ব্যক্তিত্ব অন্যরকম ছিল দেখো সে মুখে বলেছে লাহ এতটুকু এনাফ বাকি তার বিচার আল্লাহ করবে মনটা দেখার দরকার আমাদের নাই সে মুখে স্বীকৃতি দিয়েছে এনাফ এবার সে ইসলাম কবুল করলো বিনা যুদ্ধে পরের দিন আমরা মক্কা জয় করলাম শুধু অল্প একটু যুদ্ধ হয়েছে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন মানে ওই ওমরার পর পরেই মক্কা বিজয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন ওই যে লাঠি দিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন কি বললেন ওয়াকুল জা আল হক ওয়া যা বাতিল ইনাল বাতিলা কেন দেখেন কোন প্রেক্ষাপটে তিনি মূর্তি ভেঙেছেন আপনাকে বুঝতে হবে আপনি যদি একটা সেকুলার স্টেটে গিয়ে অমুসলিমদের মূর্তি ভাঙতে যান এটা একটা বড় গর্হিত অপরাধ হবে তিনি কোন প্রেক্ষাপটে করেছেন মক্কা বিজয় করার পর একটা স্টেটের পুরো পুরো অথরিটি এখন আমার আমি এখন স্টেটে কি রাখবো কি রাখবো না আমার ব্যাপার সেটা যেখানে আপনার কোনো অথরিটি নাই সেখানে আপনি কেন অন্যের ওখানে হস্তক্ষেপ করতে যাবেন এগুলো কি করবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে করবে না অমুসলিমদের সাথে সম্পর্ক খারাপ করবে মক্কায় কি তিনি কাজটা করেছিলেন ওই মাক্কি যুগে তেরো বছরে তিনি কি কাজটা করেছিলেন না যখন মাদানী যুগে গিয়ে পরে মক্কা জয় করেছেন তখন এই কাজটা করেছেন কথা বুঝতে পারছেন মক্কার তেরো বছরে তো মূর্তির সামনেই নামাজ পড়তে হয়েছে হয়নি কাবাগারের ভিতরে মূর্তি বাইরে নামাজ পড়তে হয়েছে ব্যাপারটা বুঝতে হবে কখন কি করা যায় আর কখন কি করা যায় না এবার বেলাল নদী আল্লাহানু ওই যে যাকে শুয়ে নির্যাতন করা হচ্ছিল বলা হচ্ছিল যে কুৎসিত কুৎসিত হাফসি তাই বলে গাড়ি দেওয়া হচ্ছিল তিনি কাবা ঘরের ছাদে উঠলেন উঠে আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাদু আন্না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পুরো আজান দিলেন সাহাবিদের চোখ দিয়ে দর দর করে দিন পানি পড়ছিল যে বেলাল রাদিয়াল্লাহু আনহু পুরো উঠে আজান দিচ্ছে কথা বুঝতে পারছেন আল্লাহবাক তাকোয়া ইমানের বলে তাকে সম্মানিত করেছেন নবী সবাইকে মাফ করে দিলেন সবাই বললেন যে সবাইকে বললেন তোমরা আমার কাছে কি আশা করছো তারা বললেন আপনি ভদ্র মানুষ ভদ্র মানুষের সন্তান আপনার কাছে ভদ্র ব্যবহার আশা করছে নবীজি বললেন যাও তোমাদেরকে মাফ করে দিলাম আন্তমতুলকা তোমরা সবাই মুক্ত যাও কোন রাষ্ট্রনেতা বা সামরিক নেতা একটা স্টেট জয় করার পর সবাইকে আমভাবে মাফ করতে পেরেছে ভাই হিস্ট্রিতে ইতিহাসের বইগুলো ঘেটে দেখেন না উল্টো পাইলে তো সবাইকে গুলি করে মেরে ফেলাবে পারবে না সম্পত্তি লুটপাট করে ঘিরে ফেলবে তিনি সবাইকে মাফ করে দিলেন তবে এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই এক শ্রেণীর মানুষকে যারা নবী সাল্লাহ আলাইসলামকে গালি দিয়েছিল তাদেরকে তিনি ক্ষমা করেননি তাদেরকে শাস্তি দিয়েছেন এরপর মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে হুনাইনের যুদ্ধ হলো এরপরে এর মাঝখানে তাবুকের একটা অভিযান ছিল ওইদিকে আমি যাচ্ছি না আর দুইটা ঘটনা আমি স্কিপ করেছি বীরে মাউনার ঘটনা আর রাজির ঘটনা ওখানে ট্র্যাপে ফেলে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল এই ঘটনাগুলো পড়ে নেবেন এবার আসেন বিদায় হজ সব কিছু এখন আমাদের আওতায় ওই মক্কার আগের মক্কা নাই আপনাকে কোন মক্কা থেকে নিয়ে আসছে এখানে যে মক্কা শিরিক ছিল এই এই মক্কা এখন শিরিক নাই আছে ওই মক্কায় সুদ ছিল এই মক্কায় আছে ওই মক্কায় মাদক ছিল এই মক্কায় আছে ওই মক্কায় নারীর অবমাননা ছিল এই মক্কাতে আছে ওই মক্কায় গোত্রীয় হানাহানি ছিল এই মক্কাতে নাই বিদায় হওয়াজ হচ্ছে নবী সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন যে আজকে থেকে কালোর উপর সাদা সাদার প্রতি কালোর আরবের অনরবের অনরবের উপর আরবের কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান সমস্ত জাহিরিয়াতকে আমি পায়ের তলে পিষ্ট করলাম রিবাকে পিষ্ট করলাম তোমরা সবাই ভাই ভাই তোমাদের অধীনস্থ দাস দাসদের প্রতি খেয়াল রাখবে স্ত্রীদের প্রতি খেয়াল রাখবে বিশাল ভাষণ হলো ছেড়ে যাচ্ছে দুটো জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছে মাত্র দুটো জিনিস লন তদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চেন কালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে একটা ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে নবী ইদান নবী সুন্নাহ সবাইকে বললেন হাল বাল্লাগতু আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে আমি কি ইসলাম পৌঁছে দিতে পেরেছি সবাই বলল যে বেলায় রসল্লাহ আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ মাফাশাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি পৌঁছে দিয়েছি এরপর নবী সাল্লাহ আলাইসলাম মাত্র একাশি দিন বেঁচে ছিলেন মদিনায় ফিরে গেলেন শেষ রোগ তার গায়ে বাসা বাঁধলো আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল এটা এবং শেষের ইন্তেকালের আগে আরও কিছু নসিহত করে গিয়েছেন ইহুদি খ্রিস্টান থেকে আরও উপদ্বীপ থেকে বের করে দিবে প্রতিনিধি দলকে সম্মান করবে সলাতের খেয়াল রাখবে দাস দাসীর প্রতি যত্নবান হবে আমার কবরকে কখনো সেজদার জায়গা বানাবে না এরকম কিছু নসিহত করে গেলেন রসুল্লাহ সাল্লাম চলে গেলেন তার দিন রেখে গেলেন যুগে যুগে সেই দিন আবু বকর সিদ্দিক পরে উমর আব্দুল খাতাব তার উসমান আলী রদি আল্লাহ হুমাজমাইন এরপর উমাইয়া খেলাফত তারপর আব্বাসীয় খেলাফত আবার ফাতেমি খেলাফত কর্ডোবার ইসলামী খেলাফত আপনার মিশরের মামলুক শাসন এদিকে আপনার মোগলদের শাসন আফগানদের শাসন এদিকে আপনার উসমানীয় খেলাফত দীর্ঘদিন লাস্ট দুইশো বছর আগ পর্যন্ত এই সিলসিলাই চলতে আসছে আলহামদুলিল্লাহ বিগত একশো দেড়শো বছর ধরে আমরা দেখছি এগুলো আর নাই এখন আপনি দেখছেন মুসলিমরা কোরআন থেকে সরে গেছে হাদিস থেকে সরে যাচ্ছে যুব সমাজের অধপতন হচ্ছে আমরা শেকর ভুলে গেছি ঠিকমতো কোরআন তেলাবাদ পড়তে জানছি না অনেকেই নামাজ ঠিক মতো পড়ছি না অনেকেই কেউ জাকাত দিচ্ছি না আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি কোন জাতি সেটাও ভুলে গেছি এখন আপনি সিচুয়েশন দেখছেন এখন দেখছেন যে আপনি কুফারদের অনেক দৌরত্ব আমরা ডমিনেটেড তারা ডমিনেট করছে এখন দেখছেন এগুলা এগুলো আগে ছিল না সে আল্লাহ এখনো আছেন আল্লাহ জীবিত আছেন সে রাসুলের সুন্নাহ এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সে আল্লাহ প্রদত্ত কিতাব এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে শুধু সেই ইমান সেই তাকুয়া আমল যদি আমরা আবার নিয়ে আসতে পারি ইনশাল্লাহ যেমন করে ওই জাহিরি মক্কা পরিবর্তন হয়েছে এ বিশ্ব পরিবর্তন হবে ইনশাল্লাহ তাহলে এবং কোনো সন্দেহ নাই আগামী দিনগুলোতে দেখবেন আবারও একই আদলে আল্লাহ পাক ওই জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফা কায়েম করবে ইনশাআল্লাহ ইসলাম নেমারিয়াম আসবেন আল মাহাদি আসবেন দাজ্জালকে হত্যা করা হবে লাতু কাতিলুন্নাল ইয়াহুদ তোমরা অবশ্যই ইয়াহুদদের সাথে যুদ্ধ করবে এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় একটা পাথর কথা বলবো ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়ারাল ইয়াহুদ তাআল ফাকতুলহু আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও এভাবে হবে হিস্ট্রি এভাবে শেষ হয়ে যাবে এখন আপনার আমার করণীয় মাত্র একটা কাজ পড়াশোনা করেন নাম্বার ওয়ান কি পড়াশোনা করেন দুই নাম্বার জানা অনুযায়ী আমল করার চেষ্টা করেন তিন নাম্বার আত্মশুদ্ধি অর্জন করেন চার নাম্বার হালাল খান হালাল রেজিক তালাশ করেন পাঁচ নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলেন ছয় নাম্বার মা বোন মেয়েদেরকে খেয়াল রাখেন তাদের শিক্ষার ব্যবস্থা করেন তাদের অধিকার বুঝিয়ে দেন সাত নাম্বার ইসলামের জন্য দাওয়াতি কাজ করেন আট নাম্বার ইউনাইটেড করার চেষ্টা করেন বিভক্ত করবেন নৌমাকে নয় নাম্বার মেজর ইস্যুগুলোকে নিয়ে কাজ করেন মাইনর ছোটখাটো ইস্যুগুলোকে বাদ দিয়ে দেন এবং যুব সমাজ এবং আগামী প্রজন্মকে আগামীর ইসলামের পতাকা বহনের জন্য প্রস্তুত করে গড়ে তোলেন আল্লাহ তৌফিক এনায়ত করুন আমি শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মধ্যম পন্থায় উম্মাকে নিয়ে দেশকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যান আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন আকুল কৌলি হায়দা আস্তাগফিরুল্লাহ